বলেছেন بعد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক বলছেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে এই আয়াত দ্বারা আমরা পৃথিবীতে আসার মর্ম বুঝতে পারছি পৃথিবীতে আসার কারণ বুঝতে পারছি কি কারণে আমরা পৃথিবীতে আছি আল্লাহর ভাষ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই এর পূর্বে পৃথিবীতে জিন জাতি ছিল এটা আপনারা হয়তো জানেন তারা যখন পাকের বিধানগুলো মেনে চলেনি পাক তাদেরকে ধ্বংস করেছে এরপরে আল্লাহ রবুল আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছে এই ঘটনা সুরা বাকারার প্রথম থেকে আছে وإذ قلنا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة স্মরণ করো হে নবী সেই সময়ের কথা যখন তোমার রব আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই আর এই খলিফাকে আদম আলী ইসালাম তখন ফেরেশতারা কিন্তু বলেছিলেন আতাজআলু ফীহা আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে দুটো কাজ করবে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে এটা ফেরেশতাদের মালায়িকাদের উক্তি ছিল আল্লাহ পাক বলেছিলেন ইন্নি আলামু মালাতে আলামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার খলিফা হিসেবে খলিফা কাকে বলে এর উত্তর আপনাকে কোরআন দেবে কোরআন ছাড়া অন্য কেউ কি উত্তর দিতে পারবে কোরআন কেরিমের মধ্যে আরো একজন নবীকে খলিফা বলা হয়েছে তার নাম কোরআনুল কেরিমে আরো একজন নবীকে খলিফা বলা হয়েছে তার নাম কি বলেন সুপ্রিয়া দাউদ আলিম ইসালাম আল কোরআনের আলো ঘরে ঘরে কখন জ্বলবে যখন প্রত্যেক ঘরে একজন করে কোরআনওয়ালা মানুষ থাকবে তাই না ভাই শুধু স্লোগান দিলে চলবে প্রত্যেক ঘরে ঘরে একজন কোরআনওয়ালা মানুষ লাগবে না একজন কোরআনওয়ালা আলেম লাগবে না হাফেজে কোরআন লাগবে না আমাদের মা বোনদেরকে কোরআন শেখাতে হবে না তখন দেখবেন অটোমেটিকলি আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে ইনশাআল্লাহ আল্লাহ দাউদ আলী ইসলামকে আল্লাহ বা খলিফা বলেছেন এখানে খলিফার ফাংশনটা বুঝতে পারবেন সুরা সদের মধ্যে আছে কোন সুরায় সুরা সদ আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে খলিফা করেছি পৃথিবীতে আর আমরা জানি দাউদ আলী ইসলাম জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন মনে আছে দাউদ আলী ইসলামের ছেলে সুলাইমান আলী ইসলামও জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন আরও একজন নবী আসবেন ইনশা আল্লাহ তালা যিনি আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন তার নাম নবী ইসাব নেবেরিয়াম নবী ঈসা ইবনে মারিয়াম তো দাউদ আলাইহিস আল্লাহ পাক ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ তোমাকে আমি পৃথিবীতে খলিফা করেছি হে দাউদ তোমার কাজ কি ফাহকুম বাইনান নাসি বিল হক মানুষের মাঝখানে সত্যের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা তোমার কাজ খলিফার কাজ হচ্ছে মানুষের মাঝখানে সত্য ও ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে ওয়ালা হাওয়া তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় বিমায় নাসুয়ামল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে যায় এখান থেকে আমরা খলিফার ফাংশন পেলাম আমরা যদি আল্লাহর খলিফা হতে চাই তাহলে আল্লাহর নাজিল করা হকের মানদণ্ডে আমাদেরকে চলতে হবে এবং বিচার ফয়সলা করতে হবে কথা ঠিক আছে আর যদি আমরা আল্লাহর খলিফা না হই তাহলে নিজের প্রবৃত্তির অনুসরণ করতে পারি যদি করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান নামে পাঠাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখন এই যে বললেন হকের মানদণ্ডে চলো এবং বিচার ফয়সালা করো এই হকটা কি জিনিস হক কি আমার নিজস্ব কোনো তন্ত্র মন্ত্র মতবাদ ফিলোসফি দর্শন নাকি আল্লাহ পাকের বিধান কোনটা এর উত্তর আমি দিব না উত্তর কোরআন দিবেন কে দিবেন চলেন উত্তর খুঁজি আল কোরআনের সুরাতুল কাহাফ কত নম্বর সুরা কত নম্বর সুরা বলেন পারছেন এটা আচ্ছা। সুরা বানি ইসরায়েলের পরে সুরা কাহাফ আছে না তো সুরা কাহাফের উনত্রিশ নম্বর বলেছেন ওয়াকুরিল হে নবী আপনি বলে দিন হক সেটাই listen to me very carefully হক সেটাই সত্য সেটাই সত্য সেটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় বুঝতে পারছেন হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সে আনুগত্য করুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আল্লাহ পাকের কিছু যায় আসে না ইন্না আতাদনা লিজালিমিনা নারান আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি এখান থেকে আমরা হকের সংজ্ঞা পেলাম হকটা কি তাহলে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এখন কি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা হক ছিল না ছিল যখন জাবুর নাজিল হয়েছে হক ছিল না যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিল হক ছিল না এখন যে কোরআন নাজিল হয়েছে কেয়ামত পর্যন্ত কি আর কোনো নবী আসবেন আর কোনো পিতাব আসবে কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না আছে এই কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্না কেয়ামত পর্যন্ত আর কোনো শরীয়ত আসবে তাহলে কেয়ামত পর্যন্ত হকের মানদণ্ড কি থাকবে কোরআন এবং আচ্ছা, ঠিক আছে আল্লাহ পাক দাউদ আলী ইসলামকে বলছেন এই হকের মানদণ্ডে তুমি বিচার ফয়সলা করো তার মানে আল্লাহ পাকের খলিফা হতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্না মাফিক চলতে হবে এবং সমাজটাকে চালানোর চেষ্টা করতে হবে তখন গিয়ে আমরা আল্লাহর খলিফা হতে পারবো এখন কি আমরা আল্লাহর খলিফা হয়ে আছি আংশিক এখন আছি আমরা কি আংশিক যাই হোক ইনশাল্লাহ পরিপূর্ণরূপেও হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি আল্লাপাক আদম আল ইসলামকে সৃষ্টি করে প্রথম জ্ঞান শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আদমকে তিনি সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এরপরে এরপর সামনে উপস্থাপন করেছেন তারপরে বলেছেন আদম এবং এবার আমরা বললাম ফেরেশতাদেরকে যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করলো না এর আগে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি নামগুলো বলতে পারবে ফেরেস্তারা বলেছিল যে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছু জানি না আর আদম আহ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি নামগুলো বলে দাও তো আদম আহ ইসলাম সমস্ত নাম বলে দিয়েছে এখানে নাম মানে কিন্তু জ্ঞান নাম মানে কি জ্ঞান আল্লাহ পাক আদম আহ ইসলামকে মহাবিশ্বের অনেক কিছু শিখিয়েছেন যেটা আমরা জানি না এখানে তো কুল্লাহা শব্দ আছে আদম আলী আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন তার মানে আমাদের আদি পিতা তারা কি বাদক থেকে মানুষ হয়েছিল এখনকার অনেক বইপত্র যে পাওয়া যায় মানুষ আগে বানর ছিল পরে মানুষ হয়েছে পাওয়া যায় না পাওয়া যায় এই মতবাদের নাম কি এই মতবাদটা কার কার বলেন ড্যাডউইনের কার মতবাদ চার্লস ডারউইনের মতবাদ মানুষ আগে কি ছিল মানব ছিল তারপরে মানুষ হয়েছে আমরা বলি যে বরং কিছু মানুষকে আল্লাপাক বানর বানিয়েছিলেন মানুষ বানর থেকে হয়নি বরং কিছু মানুষকে আল্লাপাক বানর বানিয়েছেন এটা আছে না সোরা বাকারায় পড়েছেন রমজান মাসে প্রত্যেক দিন এক করে কোরআন পড়বেন মজা করেন অর্থ সহ পড়ার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ এই প্রথম পাড়ার দিকেই দেখবেন আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে আল্লাপাক কিছু মানুষকে বানর বানিয়ে দিয়েছেন শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাপাক বানু ইসরায়েলের কিছু মানুষকে বানর বানিয়ে দিয়েছেন আর ওরা আমাদেরকে শেখাচ্ছে যে মানুষ হয়েছে বানর থেকে না সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা কার দ্বারা আর সভ্যতা শেষও হবে কার দ্বারা নবী দ্বারা সভ্যতা শুরু হয়েছে আদম আলি ইসলামের হাতে সভ্যতা শেষ হবে নবী ইসা ইবনে মারিয়ামের হাতে তাহলে এই যে পশ্চিমারা আমাদেরকে শেখায় যে সভ্যতা শুরু হয়েছে রোমাক রোমকদের দ্বারা গ্রিকদের দ্বারা পারস্যদের দ্বারা এটা বোগাস কথা না সভ্যতা শুরু হয়েছে যুগে যুগে কার দ্বারা নবীদের দ্বারা প্রথমে আদম আলি তারপরে নুহ আলি সালাম শীষ আলি সালাম ইব্রাহিম মুসা ঈসা দাউদ সুলাইমান সবাইকে ছিলেন আল্লাহ নবী ছিলেন না তারাই ছিলেন সভ্যতার ধারক বাহক প্রতিষ্ঠাতা এখন এসব ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে আসুন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাপাক আদম আহ ইসলামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপরে জ্ঞানের মানদণ্ডে আল্লাপাক সম্মানিত করেছেন ফেরেস্তাদেরকে দিয়ে সেজদাও করিয়েছেন কে সেজদা করে নাই ইবলিস ইবলিস কেন সেজদা করে নাই আবার সে উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করেছে সে বলেছে ফলাক্তানি মিন না ও ফলাক্তাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সেজদা করতে যাবো তার মানে সে মনে করছিল যে I am superior than Adam আমি আদমের চাইতে বেশি উন্নত এই চরিত্র আমাদের মধ্যে নাই এখন আছে না আমরা মনে করি না যে সে আমার চেয়ে তুচ্ছ আমি তার চেয়ে উন্নত মনে করি না অনেকেই এটাই অহংকার আপনার কাপড়টা সুন্দর হোক আপনার গেট সুন্দর হোক জুতা সুন্দর হোক গাড়িটা দামি হোক এগুলো অহংকারের নিদর্শন নয় অহংকারের নিদর্শন হচ্ছে দুটো জিনিস এক হচ্ছে অতারুল হাক্তি কিংবা গন্তুন্যাস সত্যকে প্রত্যাখ্যান করা মানে আল্লাহর ওহিকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে ছোট করা এটা হচ্ছে অহংকারের নিদর্শন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আসুন এবার আল্লাপাক একটা পরীক্ষা নিলেন তোমরা জান্নাতে থাকো দুজন আদম এবং তার স্ত্রী হাওয়া আলিহিমাসালাম কিন্তু ওলা চাকরবা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না এই গাছটা কি গাছ এটা আমাদের জানার দরকার নাই দরকার আছে এই গাছটা কি গাছ কি গাছ এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন ইমাম মাহাদি কত সালে আসবে ইমাম মাহাদি কত সালে আসবে বলতে পারবেন কেউ ওই গাছটা কি গাছ এটা দিয়ে আমাদের কোনো কিছু যায় আসে কিছু যায় আসে না একটা পরীক্ষা আল্লাপাক বললেন যেও না কিভাবে তারা চলে গেলেন কে তাদেরকে প্রতারিত করলো ইবলিস ইবলিস চ্যালেঞ্জ করেছিল আমি ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসব পিছন থেকে আসব আমি আদমকে এবং তার বংশধরদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব ইনশাল্লাহ বলেন একশো আমি বলে ফেলছি ভুল করে পথভ্রষ্ট করেই ছাড়ব তো আল্লাহ পাকও বলে দিয়েছিলেন ঠিক আছে যে বা যারাই তোমাকে অনুসরণ করবে আমি তোমাকে এবং তাদের সবাইকে দিয়ে জাহান নাম পূর্ণ করব এটা আল্লাহ বলে দিয়েছে এবং সুরা আর অফের একশো উনআশি নম্বর আয়তে আল্লাহ পাক আরও বলেছিলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব প্রচুর জিনার মানুষকে দিয়ে কতজন হাজারে নয়শো নিরানব্বই জন হাজারে নয়শো নিরানব্বই জন এটা সহি বোখারিতে এসেছে চারবার কি কারণে এই পরিণতি হবে শুনতে চান পরে পরের অংশ আল্লাহ বলেছেন কি কারণে এটা হবে লেহম কুলুগুন লা ইয়াফকাহুনা বিহা কারণ বেশিরভাগ মানুষের কলপ ছিল কাদেরকে আল্লাহ পাকে কথা বলছেন যাদের তিনটা দোষ আছে এক যাদের কলব ছিল উপলব্ধি করতো না যাদের কান ছিল শুনতো না যাদের চোখ ছিল দেখতো না এদেরকে আল্লাপাক বলেছেন সবাইকে বলেছেন যারা এরকম স্বভাব চরিত্রের অধিকারী হবে তারা তো এই এই আয়তের আওতায় পড়ে যাবেই আল্লাপাক বলেছেন বালহুম আদল আসুন এবার পরীক্ষা যে নেওয়া হলো এই গাছের কাছে যাবে না আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন গাছের কাছে চলে গেলেন এর ফলশ্রুতিতে আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিলেন নামিয়ে দিয়ে আল্লাপাক পরীক্ষা করছেন আমাদেরকে দুনিয়ার জীবনে একটা নির্দিষ্ট সময় দিয়ে পরীক্ষা করছেন তোমাদেরকে সময় দিলাম দুনিয়াতে যাও আমার পক্ষ থেকে ওহি আসবে নবী রসুল আসবেন যে বা যারা আমার আনুগত্য করবে আমার নবীদের আনুগত্য করবে এক কথায় আমার ইবাদত করবে তাদেরকে আমি আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ যে বা যারাই আমার আনুগত্য করবে না নবীদের কথা শুনবে না আসমানি কিতাব মানবে না তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব ইনশাআল্লাহ এটা আল্লাপাক বলে দিয়েছেন কোথায় আছে সুরা বাকারার আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়তে আছে আল্লাহ বলেছেন কুল নাহবিদু মিনহা তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে এরপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে হেদায়েত আসবে ফামান ফালা যারা আমার হেদায়ত মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং কুফরি করবে এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে আমরা বুঝতে পারছি আল্লাহ কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সময় দিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন আমাদের কাছে এখন আছে কোরআন এবং সুন্না এগুলোর আনুগত্য করতে বলেছেন আল্লাহ পাকে ইবাদত করতে বলেছেন যদি করতে পারি ইনশাল্লাহ যেই জান্নার থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাব ইনশাআল্লাহ তেলা আর যদি না করি অস্বীকার করি মিথ্যা প্রতিপন্ন করি মুনাফেকি করি জুলুম করি ফাঁসাকি কাজ করি তাহলে কি হবে ওই ইবলিসের সাথেই কোথায় থাকতে হবে জাহান্নাবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমিন এবার আসেন এটাই হলো সেই আয়াত ওয়ামা খলাফতুল জিন্না ইল্লালি আবুদ আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এখন কথা হচ্ছে যে কোরআন এবং সন্না মাফিক কিভাবে চললে পরে আমার পুরো জীবনটা এবাদত হবে উত্তরটা কিন্তু খুব সহজ আমাদের জন্য উত্তরটা খুবই সহজ আমি আবার প্রশ্ন করছি কিভাবে চললে পরে কোরআন এবং সুন্নার আলোকে কিভাবে চললে পরে পুরো জীবনটাই এবাদত হবে কারণ আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছি এবাদত করার জন্য তার মানে আমার জীবনের প্রতিটা কাজ এবাদত হতে হবে তাই না কথা কি বুঝতে পারছেন কি করলে আমার জীবনের প্রতিটা কাজ এবাদত হবে একটাই উত্তর খুব সহজ উত্তর আমাদের উন্মতের জন্য যদি আপনার আমার প্রতিটা কাজ একজন ব্যক্তির অনুসরণে হয় তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন বুঝাই খুব সহজ করে রাত হয়েছে আমাদের এখন এরপর আমরা ঘুমাবো তাই না আপনি চাইলে বিছানায় গিয়ে ধাপাস করে শুয়ে ঘুমাতে পারেন অথবা আপনি যদি চান ঘুমানোর আগে পুজো করতে পারেন দুরেকাত নামাজ পড়তে পারেন সুরা মুল্ক তেলাওয়াত করতে পারেন সুরা মুল্ক আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আপনি আয়তাল কুরসি তেলাওয়াত করতে পারেন যেটা আপনাকে সারা রাত আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ আপনি চাইলে সুরা বাকারার শেষের আয়াতগুলো পড়তে পারেন শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ আপনি চাইলে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তে পারেন আপনি চাইলে সুরা কাফিরুন পড়তে পারেন যেটা আপনাকে শিরিক থেকে বাঁচাবে আপনি চাইলে সুরা ফালাক নাসের ক্লাস পড়তে পারেন এই কাজগুলো করেও আপনি ঘুমাতে পারেন পারেন অথবা এতটুকু বলতে পারেন আল্লাহ নবী ইসমিকা এবার আপনি যে সময়টুকু ঘুমিয়ে আছেন এই ঘুমন্ত সময়টুকুর জন্য আপনি নেকি পাবেন বলেন দুইভাবে আপনি কাজটা করতে পারেন আপনার প্রবৃত্তির অনুসরণ বা আপনি যেমন ইচ্ছা তেমন অথবা মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লামকে অনুসরণ করে ঘুমাতে পারেন আপনি যদি মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লামকে অনুসরণ করেন তাহলে মোহাম্মদ রসুল্লাহর সাক্ষ্য দেওয়া হয়েছে কথা বুঝতে পারছেন যখন বলেছি লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আমার কেউই নেই আসলে আল্লাহ আমার সব কিছু আমার ইবাদত আমার জীবন আমার মরণ আমার কোরবানি আমার সব কার জন্যে আল্লাহর জন্যে আর যখন আপনি বলেছেন মুহাম্মদুর রসুল্লাহ তার মানে সাল্লাহ আলী সাল্লাম আপনি নিজের এখতিয়ারে কোনো কাজ করতে পারবেন না আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করতে হবে যদি অনুসরণ করেন তাহলে আপনি তার সাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা এই দুইটা অপশন কোনটা বেছে নেবেন মন মতো ঘুমাবেন নাকি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মতো ঘুমাবেন এবার শেষ রাতে উঠলেন কথার কথা উঠে উজু করলেন সলাদ পড়ছেন তাহাজুদের নামাজ পড়ছেন এই নামাজটা কার মতো করে পড়বেন নিজের মন করা পদ্ধতিতে নাকি মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের পদ্ধতিতে আমি কি রুকু করব তিনটা সেজদা করবো পাঁচটা এক রাখাতে আমি যদি বলি রুকু তো ভালো কাজ বেশি করলে সমস্যা কি সেজদা তো ভালো জিনিস যদি আমি এক রাখাতে পাঁচটা সেজদা করি কি সমস্যা কি উত্তর হবে করা যাবে যাবে না কেন যাবে না কারণ মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সেটা আমাদেরকে শেখান নাই যদি আমি এটা করতে চাই তার মানে প্রমাণ করা হবে যে আমি তার চেয়ে বেশি বুঝি নামাজ তাই না এবার আপনি তার যদি নামাজে দোয়া করলেন ইনশাল্লাহ এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ এবার আপনি যাচ্ছেন ফজরের নামাজ পড়তে এই ফজরের নামাজ আপনি কয় রাকাত পড়বেন পাঁচ রাখাত না দশ রাকাত আপনি যদি আমি যদি বলি না নামাজ তো ভালো জিনিস যদি আমি নামাজ পাঁচ রাখাত পড়ি ফজরের নামাজ কি সমস্যা দশ টাকার সুন্নত করলে কি সমস্যা নামাজ তো ভালো জিনিস হবে নামাজ হবে না কেন হবে না হাতটা যদি আমি সামনে না বেঁধে পিছনে বাঁধি হবে না হবে না প্রতিটা কাজ কার অনুসরণ করতে হচ্ছে একদম হুবাহু তার মতো করতে হচ্ছে এর নাম হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তখন কি আপনার এই কাজটা কি হচ্ছে এবাদত হচ্ছে আল্লাহর কাছে কবুল হচ্ছে এবার আপনি নামাজ শেষ করেছেন নামাজ শেষ করে আপনি বসে আছেন বসে তাজবি তাহরির করছেন নিজের ইচ্ছা মতো তাজবি তাহরির করা যাবে নাকি মোহাম্মদ সাল্লাম যা শিখিয়েছেন তা করতে হবে তিনি বলেছেন তেত্রিশ বার সোফান আল্লাহ পড়তে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তে তেত্রিশ বার আল্লাহ আকবার পড়তে তিনি বলেছেন আল্লাহ আইনি আলা লিখলিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়তে আল্লাহ আনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল এগুলো পড়তে বলেছেন আয়াতুল কুরসি পড়তে বলেছেন সূরা ফালাক নাস প্লাস পড়তে বলেছেন বলেন নাই সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে বলেছেন এগুলো পড়তে বলেছেন যেগুলো পড়লে দালিল দালিলিকভাবে প্রমাণিত যেগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলো জিকির করলে আপনি নেকি পাবেন নিজের মন গড়া কোনো জিকির করলে কি নেকি হবে হবে আমি মনে করেন পাঁচ পাঁচ দশটা দোয়া এবং আরও দশ পনেরোটা ইসমে আজম বা আল্লাপাকের নাম এগুলো একত্রিত করে একটা নতুন দোয়া বানালাম কথার কথা মনে করে ককটেল একটা দোয়া বানালাম মনে করে কোরআনের কিছু আয়াত নিয়েছি কিছু হাদিসের মধ্যে থেকে কিছু আয়াত আয়াত নিয়েছি লাইন নিয়েছি কিছু দোয়া নিয়েছি কিছু অজিফা নিয়েছি আল্লাহ পাকে কিছু নাম নিয়েছি নিয়ে আমি একটা নতুন দোয়া বানিয়েছি বানিয়ে সকাল সন্ধ্যায় পড়ছি কবুল হবে এই বানানোর অধিকার কি আল্লাহ পাকে আমাকে দিয়েছেন দেন নাই এটা বুঝতে হবে ভাই যেই কাজটা যেখানে যেভাবে নবী সাল্লাহ আলী সাল্লাম করেছেন সেভাবে করার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ এটাই হচ্ছে সুন্না তখন আপনি ওই জিকিরের নেকি পাচ্ছেন আদারওয়াইজ পাচ্ছেন না এরপর আপনি বাসায় চলে গেলেন বাসায় গিয়ে আপনি স্তেঞ্জা করবেন আপনি খাওয়ার খাবেন স্তেঞ্জা করার সময় যদি আপনি মন মতো করেন নেকি পাচ্ছেন না যদি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম মতো করেন ঢোকার সময় দোয়া পড়েন বের হওয়ার সময় দোয়া পড়েন কি হবে নেকি হবে না নেকি হবে খাবার খাচ্ছেন মন মতো খাচ্ছেন নাকি হবে কিন্তু খাওয়াটাকে বিসমিল্লা বললে শেষে আলহামদুলিল্লাহ বললে খাওয়াটা নাকি হবে না হবে এবার আপনি চলে গেছেন শিক্ষা ক্ষেত্রে স্কুলে গিয়েছেন বা কলেজে বা অন্য কোনো জায়গায় গিয়েছেন এখন আপনি সেখানে গিয়ে যদি আপনার বান্ধবীর সাথে ফ্রি মিক্সিংয়ে থাকেন আপনি কি এই পড়াশোনার জন্য কোনো নেকি পাচ্ছেন সেখানে গিয়ে যদি আপনি বেপর্দায় আপনাকে চলতে হয় স্কুলে গিয়ে কলেজে গিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি কি এই পড়াশোনার জন্য নেকি পাবেন কথা কি বোঝা যায় এবং সেখানে গিয়ে যদি আপনি শুধু দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করেন দিনের কোনো ফিকিরি নাই এই জ্ঞান অর্জনে কোনো নাকি হবে ব্যাপারটা বুঝতে হবে একজন ব্যক্তি ডক্টর হলেও নেকি লাভ করতে পারে যদি তার নিয়াত থাকে যে আমি ডক্টর হয়ে মানবতার সেবা করব আমি ডক্টর হয়ে মানুষকে অল্প মূল্যে সেবা দিব মানুষকে উপকার করব তার এই পুরো জীবনটা হবে নাকি হবে না কেউ যদি চিন্তা করে আমি পাশ করলে পরে বড় একটা কষাইখানা খুলবো মানুষের খালি টেস্ট দিব ফসাবো কথা বুঝতে পারছেন তাহলে কি লেখি হবে আমাদের নিয়াতের উপর সবকিছু ডিপেন্ড করে ওই পড়াশোনার পুরো জগৎটাই নেকি হবে যদি আপনি পর্দার সাথে থাকেন ফ্রি মিক্সিংয়ে না থাকেন এবং আপনার পড়াশোনা শুধু দুনিয়ার জন্য না হয় পরকালীন স্বার্থ থাকে ইনশাল্লাহ দেখবেন আপনার পড়াশোনাটা কি হবে নেকির কাজ হবে ইবাদত আমি বোঝাচ্ছি কি ইবাদত এগুলো সব ইবাদত হতে পারে এবার আপনি এসেছেন চাকরি করতে চাকরি করতে এসে আপনি ধরেন বসকে ঠকাচ্ছেন টাইম ফাঁকে দিচ্ছেন হ্যাঁ হিসেব একটা হয়েছে আপনি উল্টো একটা ভংচং বুঝ দিয়ে বসকে বুঝালেন যে হিসাব এটা বাকি টাকা আপনি মেরে দিয়েছেন অত ব্যবসা করতে গিয়েছেন ইচ্ছা করে মাল মজুত করছেন সিন্ডিকেট করছেন কৃত্রিম সংকট তৈরি করছেন মাপে কম দিচ্ছেন অথবা টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছেন অথবা অন্যের সম্পদ আত্মসাত করে খাচ্ছেন বা টেন্ডারটা পাওয়ার কথা ছিল না গুন্ডা পান্ডা দিয়ে টেন্ডারটা নিয়েছেন ইত্যাদি ইত্যাদি মানে এখানে আপনি সৎ পথে থাকেন নাই হকের মানদণ্ডে বিচার ফয়সাল আপনি করেননি আল্লাহর খলিফার বৈশিষ্ট্য আপনার মধ্যে ছিল না আপনি প্রবৃত্তির অনুসরণ করেছেন অন্যায় পথে গিয়েছেন তখন কি আপনার চাকরি ব্যবসা এবাদত হবে কিন্তু যদি আপনি চাকরির ক্ষেত্রে সৎ থাকেন কোরআন সন্না মেনে চলেন ব্যবসায় সৎ থাকেন ব্যবসার মূল্যতে মেনে চলেন আপনার ব্যবসাটাও এবাদত চাকরিটাও কি এবাদত কথা ঠিক না ঠিক আচ্ছা এবার আপনি চলে এসেছেন পরিবারে এর মাঝখানে পাঁচ অক্ত নামাজ পড়বেন নামাজের কথা আমি আগেই বলেছি এটা ইবাদত জিকির করবেন ইবাদত তসবি তাহালিল করবেন ইবাদত চলতে ফিরতে জিকির করবেন ইবাদত আপনি কোরআন তেলাওয়াত করবেন ইবাদত মানুষকে সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন কাউকে একটু হেল্প করবেন কারো প্রয়োজনে এগিয়ে যাবেন সবই কি ইবাদত নিজের নিজের মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটাও কি ইবাদত স্ত্রীর কাছে যাওয়াটাও কি এবার পরিবার এসেছেন পরিবারকে সময় দিচ্ছেন সন্তানকে সময় দিচ্ছেন স্ত্রীকে সময় দিচ্ছেন একসাথে বসে গল্প করছেন খাওয়া দাওয়া করছেন সব কিছুই এবাদত হবে ইনশাআল্লাহ যদি আপনার নিয়াদ থাকে কি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এবং আমি আমার পরিবারকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছি এবং আমি সবার হক আদায় করছি কার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করছি না আমি স্ত্রীর হক আদায় করছি বাবা মার হক আদায় করছি সন্তানদের হক আদায় করছি কার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো কাছে কিছু পাওয়ার আশায় করছি না তখন দেখবেন আপনার প্রতিটা কাজই হবে কি এবাদত এবং আপনি দুনিয়ার কোনো ক্ষতির কারণে কষ্ট পাবেন না এভাবে আপনি পুরো জিন্দগিটা আপনার ব্যক্তি জীবন ইবাদতের জীবন ব্যবসা বাণিজ্য আপনার রাজনীতি আপনার সমাজনীতি আপনার চাকরি ক্ষেত্র পড়াশোনা সব কিছুকেই এবাদতে পরিণত করতে পারেন শুধু একটা শর্ত মেনে চলতে হবে একটা শর্ত সেটা কি আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তো করতে হবেই এবং মুহাম্মদ সাল্লাহ আলী আসালামের সুন্না মতো চলতে হবে ব্যাস আর কিচ্ছু লাগবে না এই হলো আপনার পুরো জীবনটা এবার আদত এটার জন্যই আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন ওয়ামা খলাকুল জিন্নাওয়াল এখন আসেন আমি শেষের দিকে চলে এসেছি এখন আসেন আমি বলছি কি কি কাজ করলে এবাদত কিছু নষ্ট হয়ে যায় শর্তগুলো কি কি প্রথমে মনে রাখতে হবে আমাদের প্রতিটা কাজ হতে হবে এক আল্লাহর এক আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করে তার কাজ এবাদত হিসেবে গণ্য হবে না মনে করেন আপনি নামাজ পড়ছেন এই জন্যে যে মানুষ আপনাকে খুব নামাজই বলবে আপনি দান সদাকা করছেন মানুষ বড় দান বীর বলবে এমনকি আপনি যুদ্ধে গিয়েছেন এই জন্যে যে মানুষ আপনাকে বড় বীর বলবে এখানে আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্য ছিল না তখন এই দান খয়রাত এই নামাজ এই এলেম চর্চা এই যুদ্ধ জিহাদ কোনো কিছুরই নাকি পাওয়া যাবে না বরং এগুলো জাহান নামে যাওয়ার কারণ হবে আমি কি হাদিস থেকে দলিল দিব আবু হুরার রাজি আল্লাহ আনহু বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান নামের উদ্বোধন করা হবে তিনজন মানুষকে দিয়ে কয়জন তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ একজন তাকে ডেকে আনা হবে কি করেছো সারা জীবনে সে বলবে আমি আল্লাহ আমার পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম এখন আল্লাহ পাক বলবেন ক্যাদিক তুমি মিথ্যা কথা বলছো তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আবার বলছি তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যাওনি আজকে জাহান জীবন দেওয়ার পরেও জাহান নামে জীবন দেওয়ার পরেও জাহান নামে একজন ব্যক্তি রসুল সাল্লাহ তাবুর পাশে দাঁড়িয়েছিল গোলাম খাদেম যুদ্ধের মাঠে দূর থেকে একটা তীর এসে ওর বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায় সাহাবিরা বলতে লাগলেন যে নি আমার রজুল কত উত্তম সেই ব্যক্তি নবীর সাথে যুদ্ধ করলো পাশে খেদমত করলো শহীদ হয়ে গেল নবী সাল্লাহ আলাইসলাম বলছেন বরং আমি তাকে জাহান নামে দেখছি সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণে রসুল্লাহ সাল্লাম তিনি বললেন গনিমতের মাল থেকে গনিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় কোষাগার গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল আমি কি বুঝাতে পারছি ভাই গনিমতের মাল থেকে একটা চাদর অনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল এই একটা চাদর চুরি করার কারণে সাল্লাম বলছেন আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি এটা শোনার সাথে সাথে সাহাবেক রাম কেউ কেউ কারো কাছে এতটুকু গাছের ছাল পরিমাণ কিছু যদি ছিল ওটা এনে জড়ো করে দিলেন কিছু চাই না নিয়ে নেন আপনি বুঝতে পারছেন এখন আমাদের অবস্থা চিন্তা করেন আমাদের নিজের বিবেকের দিকে তাকান আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না শুধু এতটুকু বলবো যে যার আয়নার সামনে দাঁড়ান যে যার বিবেকের আয়নার সামনে দাঁড়ান কোরআন সোনার আলোকে আয়না আপনাকে বলে দিবে যে আপনার চেহারা কতটুকু স্বচ্ছ কতটুকু অস্বচ্ছ আয়না বলে দেবে আর একদিন না একদিন দাঁড়াতেই হবে আজকে যদি আয়নার সামনে না দাঁড়াই কালকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই হবে না আল্লাহ পাকে আমাদেরকে অন্যের সম্পদ আত্মসাত থেকে হেফাজত করুন একটা কাজের কারণে জাহান নামে গিয়েছে কিন্তু উদ্বোধন করা হচ্ছে একজন হচ্ছে শহীদ আরেকজন হচ্ছে দানবীর কি করেছো সারা জীবন প্রচুর দান খরচ করেছে আল্লাহ আল্লাহ পাক বলুন কি মিথ্যা কথা বলছে এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে আছে না আমাদের মধ্যে ভাই আছে আল্লাহ হেফাজত করুন তৃতীয় ব্যক্তি সে আমাদের মতো একজন আলেম কারি হাফেজ মৌলানা সাহেব হুজুর কি করেছো সারা জীবন আল্লাহ এলেম অর্জন করেছি আমল করেছি মানুষকে দাওয়াত দিয়েছি কত কি করেছি আল্লাহ বলবেন কে দিচ্ছে মিথ্যা কথা বলছে এই কারণে করেছ যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে বড় শায়েখ বলে বড় হাফেজ বলে বড় কালি বলে বড় কিছু বলে মানুষের এই দুনিয়ার এই টাইটেলগুলো পাওয়ার জন্যে তুমি এই কাজ করেছো আজকে জাহার নামে যাও আমরা রিকোয়েস্ট করি যখন মাহফিলে অ্যানাউন্স করা হয় নাম ধরে ডাকা হয় সামনে এত বেশি বিশেষণ ব্যবহার করবেন না আমরা যারা এখানে বসছি আমরা এমন কিছু হয়ে যায়নি যে আমরা একদম জাতির কর্ণধার ভাবতে হবে নিজেকে এমন কিছু হয়ে যায়নি আমরা এখন আমরা সবাই তাহলে জ্ঞানের ছাত্র মাত্র যতটুকু আছে কিছুটা শেয়ার করতে পারি এমন না যে আমি সব জানি আমার চেয়ে অনেক বেশি জানা মানুষ সামনে বসে আছে নিঃসন্দেহে এখানে এমন অনেক মানুষ আছে যারা আমার চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে অর্থনীতি বুঝে দিন বোঝে দুনিয়া বুঝে ব্যবসা বোঝে সব বোঝে আছে না থাকতেই পারে এত বেশি শো ডাউন করতে হবে কেন এই জিনিসটা আমি পছন্দ করি না এই কারণেই হয়তো অনেক সময় একটু রাগ হই যে এরকম ছবি তুলবেন না এরকম ভিডিও করবেন না এরকম ভিড় করবেন না এটা আমি আপনাদেরকে ছোট করার জন্য কখনো করি না আমি নিজের রিয়াকে ভয় করার জন্য বলি আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে আমার মধ্যে অহংকার আসতে পারে রিয়া আসতে পারে এত বেশি টাইটেল ইউজ করতে থাকলে আমার মধ্যে অহংকার আসতে পারে আর এক জাররা অহংকার তো আমার জান্নাত জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এই কারণে নিষেধ করি যে এত বেশি মিডিয়ার কাজের দরকার নাই এত বেশি ফটো সেশনের দরকার নাই এত বড় বড় টাইটেলের দরকার নাই আমি সাধারণ মানুষ সাধারণ থাকতে দেন ইনশাল্লাহ দেখবেন লম্বা সময় দিনে খেদমত করতে পারবো ইনশাল্লাহ আর যত বেশি চোখ লাগাবেন তত বেশি একটা একটা করে মানুষ মাইনাস হতে থাকবে হচ্ছে না হয়নি এরপরেও কি বুঝবেন না আল্লাহ বোঝার তো দান দুনিয়ার স্বার্থে নয় শুধুমাত্র পরকালীন স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা এবাদত করতে হবে এটা হচ্ছে এবাদত কবুলের এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে এবাদত করতে হবে নবী সাল্লাহ আলী সাল্লামের তরিকা এবং পদ্ধতি মোতাবেক নিজের মন গড়া পদ্ধতিতে কোনো এবাদত চলবে না মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ কেউ যদি এমন কোনো কাজ করে যেই কাজের পক্ষে আমাদের কোনো প্রমাণ নাই মানে আল্লাহ রাসূল এবং সাহাবীদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটা কালেও করা যাবে না সেটা যতই চটকদার মনে হোক না কেন সেটা করলে কোনো নাকি হয় না বুঝি এক্সাম্পল দিলাম আপনাকে হজ করতে হয় ধরেন কাবায় আরাফার মাঠে এখন আমি যদি এখানে একটা হজ করার জায়গা খুলে সবাইকে এখানে হজ করে হজ কি হবে কথা বুঝতে পারছেন কি রমাদানের শ্রম রাখতে হয় রমাদান মাসে আমরা যদি মনে করি না রমাদানের সাথে সাবান সাওয়াল তিনটাই রাখতে হবে কুরবানি করতে হয় ঈদ উল আজহায় আমি যদি এটাকে রমজানের ঈদে করি হবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা। ওই যে নামাজের এক্সাম্পল দিলাম নামাজ পড়তে হয় ফজরের দুই ফরজগুলো জোহরের চার আসরের চার মাগরিব তিন এসার চার আমরা যদি এখানে দুই দুই রাকাত করে বাড়িয়ে দিই দিয়ে বলি যে ভালো কাজ করলে কি সমস্যা হবে মূল কথা হচ্ছে যে ইবাদতটা যখন যে জায়গায় যখন যে জায়গায় যেভাবে নবী সাল্লাহ আলাইসলাম বলেছেন সেভাবে করার নামই হচ্ছে সুন্না এটাই হলো সুন্নাহ এর বাইরে গেলে কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে বেদাত হয়ে গেলে তার আমল কবুল হয় না বেদাত হয়ে গেলে আল্লাহ পাক এই সুরা কাফের মধ্যে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আমি কি তোমাদেরকে এমন সব মানুষের কথা বলে দিব যারা দুনিয়াতে অনেক ভালো কাজ করছে আর মনে করছে আমরা খুব ভালো ভালো কাজ করছি অথচ ওদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে সুরা ফুরকানে আছে বেদাতির আমল আল্লাপাক দেখতে আসবেন দেখার পর এটাকে ধুলো বানিয়ে ছেড়ে দিবেন আর একটা হারিস বুখারিতে এসেছে এটা খুব ডেঞ্জারাস সেটা হচ্ছে নবী সাল্লাহ আলাইসলাম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন উম্মতের সবাই সেখানে গিয়ে জড়ো হবে নবীজি তাদেরকে চিনতে পারবেন কিভাবে চিনবেন যে আমাদের অজুর অঙ্গগুলো চকচক করতে থাকবে নবী সালাম পানি পান করাবেন সুফান আমি স্যালাইন খাচ্ছি না ডিহাইড্রেট এভাবেই চলছি দোয়া করবেন আল্লাহ পাক যেন শেফায় কামেলা দান করে তো নবী সাল আলী হাসাল্লাম পানি পান করাবেন এরপরে আমার এবং তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে এরপর নবী সাল্লাল্লাহু বলবেন ইন্নাহুম মিন্নি তারা তো আমার উম্মত কি জন্য পর্দা পড়ে গেল বলা হবে মা আপনি জানেন না আপনার পরে এরা আপনার দিনের মধ্যে কত বেদাত ঢুকিয়েছিল তখন নবী সাল্লাল্লাহু বলবেন সুহকান সুহকান লিমান দূর হও দূর হও দূর হয়ে যাও হতভাগার দল যারা আমার পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছো আমার কথা কি বুঝতে পারছেন এই কারণে কোরআন এবং সুন্নায় যা আছে আমরা হুবাহ মানার চেষ্টা করব এবং নবী সাল আলী সাল্লাম এবং সাহাবিদের বুঝ অনুযায়ী বুঝবো তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝবো নিজের মতো করে বুঝ করা যাবে না যেমন এক শ্রেণী মানুষ বের হয়েছে এখন যারা বলবে যে আমরা কোরআন মানি হাদিস মানি না আছে না আছে না নতুন বুঝ আরেক শ্রেণী বের হয়েছে নবী সাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে বের হয়েছে না বের হয় নাই আর একজন আছে মুখে লা ইল্লাল্লাহ পড়লেই হবে আমলের কোনো দরকার নাই আছে না আরেক দল আছে কবিরা গোনা করলেই মানুষ কাফের হয়ে যায় এমন মতবাদ নিয়ে চলছে আছে না বিভিন্ন মতবাদের মানুষ আছে একদল আছে তাকদিরে বিশ্বাস করি না আমি নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ আছে না আরেক দল আছে অদৃশ্যবাদী তাক দিয়ে যা আছে তাই হবে আমার কাজ করার কোনো স্বাধীনতা নাই আছে না এক এক মানুষের এক এক বুঝ নিজের মন মতো বুঝ দিয়ে দিন বোঝা যাবে না দিন ইসলাম বুঝতে হবে রাসুলের বুঝ অনুযায়ী সাহাবিদের বুঝ অনুযায়ী তখন গিয়ে ইনশাল্লাহ তারা তাদের সাথে জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক আমি দুই নাম্বার আর একটা হচ্ছে আপনার ইবাদতের মধ্যে কোনো রকম লৌকিকতা থাকা যাবে না মানে লোক দেখানো আমল করা যাবে না আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراءون ويمنعون الماعون সূরাটা জানেন না এক শ্রেণীর নামাজির জন্য ধ্বংস কেন ধ্বংস কারণ তারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ওয়াক্ত নামাজের পদ্ধতি নামাজের ধীরস্থিরতা খুশু খুশু এগুলো সম্পর্কে উদাসীন এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যে লোক দেখানো আমল লোক দেখানো আমল থাকলে যত ইবাদত করেন আপনি কবুল হবে কবুল হবে আল্লাহ টাইটেলের জন্য হজ করলে হজ কবুল হবে হবে মানুষের কাছে একটা সভাপতির পদ পেতে হলে নামাজ পড়তে হবে এই জন্যে নামাজ পড়লে নামাজ হবে নামাজ না পড়লে শ্বশুর বাড়ির লোক কি বলে না বলে নামাজ হবে হবে না শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য রাসুলের পদ্ধতিতে এবং রিয়া বাদ দিয়ে আর রিয়া সম্পর্কে আমি একটা কথা বলতে চাই নবী সাল্লাম বলেছেন রিয়া বা অহংকার হচ্ছে এতটা সূক্ষ্ম ভালো করে শোনেন এতটাই সূক্ষ্ম অন্ধকার রাতে অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া বা অহংকার এরকম বোঝা যায় না অন্ধকার রাত দেখা যাবে কালো পাথর আরও দেখা যাবে না কালো পিঁপড়া আরও দেখা যাবে এটা যেমন কষ্টকর বোঝা ঠিক এরকম করে মানুষের মনের মধ্যে রিয়া অহংকার আসতে পারে এর থেকে বাঁচার একটা দোয়া আছে শেখাই দিব আসতে পারে কিন্তু মনের মধ্যে আসতে পারে না আসতে পারে এবং অনেক সময় দেখা যায় আমরা আমল করছি কেউ দেখে ফেললো মনে হয় যে আমি কি রিয়া করে ফেললাম কিনা মনে হয় না এটা আপনার ইমানের পরিচয় এটা আপনার ইমানের পরিচয় যে আপনি ভয় পাচ্ছেন যে রিয়া হয়ে যাচ্ছে কিনা এই দোয়াটা করতে পারেন আল্লাহ ইন্নি বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা এই দোয়াটা করলে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রিয়া থেকে হেফাজত করুন আমিন আরেকটা বলে শেষ করছি আমি সেটা হচ্ছে ইবাদত কবুলের আরেকটা অন্যতম মূল নীতি হচ্ছে আপনার রিজিকটা হালাল হতে হবে এটা অনেক অনেক বড় কথা আপনার রিজিকটা হালাল হতে হবে রিজিকের মধ্যে যার্রা পরিমাণ হারাম ঢুকে গেলে ওই অংশটুকু দিয়ে যে ইবাদতটুকু করা হচ্ছে এটা কবুল হবে না মনে করেন আপনি সুদ খাচ্ছেন আর সুদ নিয়ে আমি অনেক দিন বলেছি আর কেউ এতগুলো কথা বলেছে কিনা আমি জানি না বাট আমি বলেছি আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আমি বলেছি বলেছি সুদের সাথে সংশ্লিষ্ট চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম অভিশাপ দিয়েছেন কি দিয়েছেন এক শ্রেণী যে ব্যক্তি সুদ খায় দ্বিতীয় যে ব্যক্তি সুদ দেয় তৃতীয় যে ব্যক্তি সাক্ষী থাকে চার নম্বর যে ব্যক্তি লিখে রাখে আমরা কোনো না কোনোভাবে এই চার শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েই পড়ছি ইদানিং এটা সেই জামানা যে জামানায় যে ব্যক্তি সুদ থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকতে চাইবে তার গায়েও গিয়ে সুদের ছিটাফোটা লাগবে এটা কিন্তু আখিরুজ্জামানের হাদিস সাইন আমরা সেই যুগে আছি না আল্লাহ রসুল আরও বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে ব্যক্তি সুদ খায় তার পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা এই হাদিসটা কি আপনার আগে কখনো শোনেন নাই ভাই আমরা জানি না হাদিসটা এটা জানার পরেও কিভাবে আমরা সুদ খেতে পারি নিজের মায়ের সাথে কেউ জেনা করতে পারে যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সাথে জেনা করে না কেউ যদি এমনি জেনা করে বা একটা ধরেন যে একটা যৌন পল্লীতে কাজ করে আপনি কি তার বাসায় গিয়ে দাওয়াত খেতে চাইবেন রুচিতে কোলাবে কোলাবে না আর আপনি জানছেন যে এই পাপটা নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধ দিব্যি সেই টাকা দিয়ে কেমন করে সংসার চালান আমি তো বুঝে আসে না ছোট কিছু করেন একটা হালাল ব্যবসা করেন একটা হালাল চাকরি করেন ছোট্ট কিছু করেন সবজি বিক্রি করেন ব্যবসা করেন কাপড়ের ব্যবসা করেন কৃষি কাজ করেন গবাদি পশুর ফার্ম করেন এমন কিছু করেন যেটা থেকে আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ পাক কি আপনার রিজিকের দায়িত্ব নেননি ওই সুদ না খেলে কি আপনি রিজিক পাবেন না মনে করেন আপনি ভাবছেন যে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না এটাই তো ভাবছেন মনে মনে চাকরি ছেড়ে দিলে বাড়ির মানুষ কি বলে শ্বশুর বাড়ির লোকজন কি বলে দায়িত্ব আছে আমার পরিবারের লোকজনকে কিভাবে চালাবো তাই তো এটাই তো ভাবছি আপনার এখন আমাকে উত্তর দেন আমার এবং আমার পরিবারের রিজিকের দায়িত্ব কি আল্লাহ নেননি আমরা যদি পৃথিবীতে না থাকতাম